সবাই কেমন আছো আশা করি সবাই চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা ইভো এম এইট এইটটি সেভেনটার মানে জিভো ইভো গানটা আসতে সেটা আসতে ম্যাক্স করতে চলেছে তো মানে এমনি অনেক অফার অফার আসছিলো মানে টপ আপ ইভেন্টটা আসছিলো দুই বিশটা বক্স পাবো অ্যান্ড সেই হিসাবে এখানে নিশ্চয়ই সব চলছে সেখান থেকে আমি দশটা নিয়ে নিতে পারবো তো সেজন্য আমি মানে আজকে ম্যাচ করতে লাগছি তো দেখা কতদূর পর্যন্ত আগাতে পারে আজকে তো বর্তমানে আমার যেখানে পাঁচশো ডায়মন্ড মানে কিছু ছিল সেখানে আমি ছয়শো তিনশো ডায়মন্ড মানে প্রভাব করে নিচ্ছি ওখান থেকে আমি পাইছি বিশটা আর এখান থেকে কিনলাম দশটা তো তোমার তিরিশটা কটা হয় তো আসলে আমি এটুকের ভিতর আছি মানে এটুকের ভিতরে আমার চার লেভেল পর্যন্ত কমপ্লিট হয়ে গেলে যথেষ্ট তো প্রথমটাই পাইলাম কত পাঁচ পাঁচ তিন পাঁচ পনেরো আট সাতাশটার মতো পাইছি তো দ্বিতীয়বারে নয় আর সাত ষোলো পাঁচে একুশ তিন চব্বিশ উনত্রিশটা পাইছি দ্বিতীয়বারে তো দেখা যাক আমার আসলে চাচ্ছে যে এখন যা ডায়মন্ড টপ করছি এটুকের ভিতর চার লেভেল হয়ে গেলে পরে আর কিছুটা অফ করে একেবারে মানে পুরোটা করে ফেলবো তো আজকের ভিতরে দেখা যাক কত লেভেল চার লেভেল তো কমপ্লিট হয়ে যাবে মানে যা লাগবে এমনি হয়ে যাবে মানে দুশো টোকেন থাকলে দুশো টোকেন থাকলে চার লেভেল হয়ে যায় তো সেই হিসাবে আরামসে হয়ে যাবে কোনো টেনশন <laughs> নেওয়ার দরকার নেই তো দেখা যাক কত টোকেন হলো মোট স্মার্ট মানে দুশো টোকেন লাগবে পুরোপুরি তো কত হলো তো একশো একাত্তরটা মানে তিরিশটা লাগবে মোটামুটি তিরিশটা হলে হয়ে যাবে তো দেখা যাক কত আর কিছুটা নিয়ে মানে ডায়মন্ড আছে আর সাতটা বক্স কিনবো সাতটা বক্সে তিরিশটা পাওয়া যায় নাকি দেখা যাক তবে তিরিশটা পাওয়া যাবে আর নাই সাতটা বক্সে এমনিতে হয়ে যাবে তো কই আছে রে আচ্ছা এখানে কোনটা মানে ভুলে কোনটা কিনলে তো সমস্যা কিন্তু দুটা তো একই রকম একটা ও এডি টপ আপ ইভেন্টে আসছে আর এডি কিনে নিতে হবে তো ঠিক আছে এখান থেকে আমি সাতটা কিনবো মোট কোনে পাঁচটা হচ্ছে ছয় সাত ওকে তো দেখা যাক কয়টা পাওয়া যায় তো সে প্রথমে সাতটা পয়েন্ট করবো সাতটায় পেলাম পাঁচ পাঁচ দশ পনেরো তেরো একুশটা কী বলে ওরকমই আর এখন পেলাম তেরোটা মুভমেন্ট মানে ভালোই পাচ্ছি পাইছি তো দেখা যাক আমার কত হলো এতক্ষণ হিসাবে দুশো টাকা কমপ্লিট হয়ে যাওয়ার কথা তো দেখা যাক কয়টা পাওয়া যায় হুম হুম তো ওকে দুশো হ্যাঁ গিয়েছে দুশো এগারোটা আছে মতনত তো প্লেসটায় প্রথমে দ্বিতীয় লেভেল করলাম তো দ্বিতীয় লেভেলে কিছুই নাই মানে খালি নামের ইফেক্ট আসবে কিল করার সময় তো তৃতীয় লেভেলে দেখতে পাচ্ছ একটু ইফেক্ট বাড়বে মানে দেখার ধান্ডা একটু বাড়বে তো ওকে আমাদের তৃতীয় লেভেলটা রিফেক্ট করে ফেলছে অলরেডি এখানে পুরো ও ভাই দুশো একশো বিশটা লাগবে আমার পুরো একশো একুশটা আছে মানে একটা বেশ আছে তো দ্বিতীয় লেভেল পাচ্ছে আমরা মানে কিছু অ্যাবিলিটি পাচ্ছি একটা অ্যাবিলিটি আর একটু ইফেক্ট পাওয়া যাচ্ছে তো দ্বিতীয় লেভেলে তো এই পর্যন্ত আমার চার লেভেল মানে যা ভাবছিলাম চার লেভেল হয়ে গেল আর সাড়ে তিনশো টাকার মতো বেঁচে আছে তো দেখা যাক আমার দামটা দেখে আসি কেমন লাগে চার লেভেলে তো এখানে আমার এম টেন ম্যাক্স আছে তো চার লেভেলে ঠিক এটা double damage single rate of fire movement speed nine আছে ওকে তো আমার সাড়ে তিনশো ডায়মন্ড বাঁচলে এটা তো খরচ করতে হবে তো দেখা যাক এখানে এলিট টাস মানে এলিট পাস আসতে অনেক কিছু আসছে তো এর ভেতর কিছু খরচ করে কত কি জোর টাকে সেটা দেখে নিই তো এখানে কি কিনবো আগে বক্স কিনবো না আগে যাই ইলেট পাশ দেখি পাশের দিকে আছে ইলেট আছে ইলেট পাসটা নিয়ে নিই আগে তো এখানে ইলেট নিয়ে নিচ্ছি তো এখানে বক্স কিনি কারণ এই বক্স আমার লাগবে নটা হয়ে গেছে অলরেডি আমি মাছটা আমার বেস্ট মানে পছন্দ অনেক আগতে পছন্দ সেই মাছটা দিয়ে দিয়েছে তো ওটা নিয়ে নিলাম অ্যান্ড বর্তমানে আর কিছু লেওয়ার মতো আছে উনষাট ডেমন বেঁচে আছে তো আর কিছু দেখছি না এখানে লেওয়ার মতো কিছু নেই তো ঠিক আছে এখন আর কিছু লেওয়া যাবে না তো এবার ধরো লাখ রয়েলে যে নয় ডায়মন্ড তো এখানে মারবো এখানে যদি কিছু বেঁধে যায় তো নয় ডায়মন্ড হো ভাই নয় ডায়মন্ডে এমপি ফোর্টি বেঁধে গেছে তবে এমপি ফোর্টি অ্যাবিলিটিটা ভালো না মানে দেখে বোঝা যাচ্ছে এমপি ফোর্টি ভালো না তো চলে আসতে এই সাইডে আবার মানে সাড়ে সাতশো ডায়মন্ড টপ করে তো দেখা যাক এখান থেকে আমরা ম্যাচ করতে পারি কি না ম্যাচ হয়ে যাবে এমনি মানে সাড়ে সাতশো ডায়মন্ডে চার লেভেল আরামসে হয়ে যাবে সরি তিন লেভেল মানে ওই গাড়ি যত ডায়মন্ড লাগে তো তাহলে এখানে আমি বক্স কিনবো পঞ্চাশটা করে কিনবো কারণ পঞ্চাশটা করে কিনলে সাতশোর একটা কার্ড পাওয়া যায় যেখানে খুব লাভই হয়ে যাবে তো যে মানে ম্যাক্স করতে যাবে সে কিন্তু সাতশো টোকেনটা আগে নিয়ে রাখবে তার মানে সাতশো টোকেন নিয়ে রাখবে খুব কম ডামানে ম্যাক্স করে ফেলে যায় আর সাতশো না পাইলে মানে যদি কার্ড না পাও তো দেখবে এফ এফ টোকেন দিয়ে কিনা যায় সাতশো মানে প্রত্যেক সিজনে এই প্রত্যেক সিজনে তিনটা করে কেনা যায় যার দাম পরে এফএফ টোকেনে পঞ্চাশটা করে নেয় যত সম্ভব তো সেখান থেকে আরামে সাতশো করে নিয়ে নিতে পারবে সাতশো টোকেন অ্যান্ড আমার বর্তমান মানে শেষ সাতশো টোকেন আমার পুরোটা শেষ হয়েছে তিনটা নিতে পারছিলাম তো দেখা যাক এখন তো আমি পাঁচটা করে নেবো কারণ পাঁচটা করে নিলে আমার যে একশো কার্ডটা আছে সেটা মারছে মানে এখন অটোমেটিকলি লাগিয়ে দেয় তো মানে একটু তেরোটা নিচ্ছে মানে গুলো গুলো নিতে হবে লস করা যাবে না এমনি খুব কম ড্যামেজ আছে তো হয়ে তো দেখা যাক এখন আমার কয়টা বক্স আর কয়টা তো এখানে টোকেন কয়টা আছে একটা টোকেন আছে শুধুমাত্র পাঁচ লেভেল হইতে মানে পাঁচ লেভেলে যা আছে একটা টোকেন বেশি আছে মাত্র তো এখান থেকে দুই হাজারের ভিতর আরো কিছু নিয়ে নিব দু হাজারের ভিতর কয়টা হতে পারে তেরোটা করে নিলে চারশো পঞ্চাশ একটা হতে পারে তার উপরে চাইতে পারে তো আমি ফটাফট নিয়ে নিয়ে আগে তেরোটা করে তাহলে মানে এই দেখো তেরোটা করলে গান তো আমি পাঁচশো ডায়মন্ড হচ্ছে আর পাঁচশো ডায়মন্ড গান তো আমি একটা কার্ড মারতে পারছি তাছাড়া তো পাঁচশো ডায়মন্ড মানে একশোর কার্ড মারা পসিবল না তো সেখানে এই জন্য আমি তেরোটা করে নিচ্ছি যেখানে আমি একশো ডায়মন্ডের কার্ড মারতে পারছি তো এভাবে সবাই আগে দেখবে যে মানে কার্ড মারা যায় না কার্ড মারা গেলে তো খুব সহজেই হয়ে যায় কার্ড দিয়ে মানে কাটতে দিলে খুব সহজে হয়ে যায় মানে বেশি তেমন খরচ হয় এমনি অনেক যেমন দেখা যায় তো আমার তিনশো বত্রিশ যেমন বেশি থাকতো তো তিনশো বত্রিশ যেমন থাক হাতের দিকে আমার কতখানি আগাতে পারি তো চলো আমার বক্স হয়েছে দুইশো আড়াইশো আড়াইশো চারটা মানে কি আড়াইশো চারটা বলে দুইশো চুয়ান্নটা বক্স হয়েছে তো সব ওপেন করতে থাকি দেখা যাক আমার কটাই প্রথমে আমি বারবার মতো পাঁচটা ওপেন করি পাঁচটা ওপেন করে তিন তিন ছয় দশ বিশটা হয়েছে মানে প্রথমে তো ওপেন করে বিশটা পাইছি তো বিশটা দিয়ে কী হবে আরও বেশি করে দেওয়া ইয়া একটা তো পেলাম পাঁচটা ভাই আবার এবার দশটা করি দেখি দশটাতে না কি কর ঠিক আছে পনেরো ওপেন করবো পাঁচ পাঁচ দশ পনেরো উনিশ আট নয় আঠাশ ওকে তো পারি পাইছে আঠাশ অ্যান্ড এখানে কিছু আছে তো এভাবেই দেখা যাক আমার কমপ্লিট হয়ে যাওয়ার কথা ভাই আর টপ আপ করাও না এমনি এই নিয়ে আসতে এটুকুই হয়ে যাওয়ার কথা দরকার হতো চলো সব ধরা করতে তো চলো সব ওপেন করে ফেলি ফটাফট করে তো বেশি থামা যাবে না আমি খুব এক্সাইটেড আমার গানটা দেখার জন্য মানে অনেক আগেই এটা করছি তো ম্যাক্স করে ফেলে রাখছিলাম জাস্ট ভিডিওটা দেওয়া হচ্ছিল না অনেক কারণে তো মানে সমস্যার কারণে আমি ভিডিওটা দেখতেছিলাম পারছিলাম তো এখন এসে আমি ভিডিওটা দিচ্ছি তো দেখা যাক মানে ম্যাক্স আমি অনেক আগে করে রাখছি কিন্তু ভিডিওটা আপলোড করতে পারিনি শুধু তো এখন এই জন্য ম্যাক্স করতেছি তো মানে অনেক আগে সর্বপ্রথম আমি ইভো গানটা আসতে আমি ইভো গানটা ম্যাচ করে ফেলেছি মানে এইটা আমি ইভো গান চলে গেছে যত সম্ভব তারপরে আমি ম্যাচ করছি মানে স্টোর এই লাভ লাফরওয়াল থেকে চলে গেছে তো তারপরে কোনো তারপরে কোন করে নিতে হবে ভাই ওকে এ সি কবল নিরানব্বইটা হচ্ছে যা স্টার এসি আর হয়তো সবই কমপ্লিট হয়ে যাবে তো এই নিরানব্বইটা হয়ে যাক এবার দেখা যাক ভাবছি এই নিরানব্বইটা হতে যদি এত টাইম লাগে তাহলে এগুলো হতে আবার কতক্ষণ টাইম লাগবে না রে ভাই খুব এক্সাইটেড বিনা আর টাইম নেই কেন গান ওপেন করতে হবে কেননা গান ম্যাচ করতে হবে খুবই এক্সাইটেড নেন তো দেখা যাক এখানে আর পঁয়ত্রিশটা বক্স আছে পঁয়ত্রিশটার ভেতর পঁয়ত্রিশটা করব না কিছু রাখি বিশটা আগে দেখা যাক বিশটা করে কটা কী হয় <clears throat> বিশটাতে যা পাইছি পনেরোটা আছে পনেরোটা থাক আগে মুখটা দেখে আসে তারপরে আমার যদি লাগে তখন লাগলো আর না লাগলে তো গেল ওকে দুশো চল্লিশটা লাগবে আমার এগারোশো পঞ্চাশটা হয়ে গেছে তো দুশো চল্লিশটা পাঁচ লেভেল করে ফেললাম পাঁচ লেভেলে দুটো ইফেক্ট আছে শুধু কিন ইফেক্ট আর ফায়ার ইফেক্ট দুটাই আছে শুধু মানে পাঁচ লেভেলে কোনো অ্যাবিলিটি নাই দেখতেও ভালো লাগবে না খালি ইফেক্টগুলো আছে তো দেখতে পাচ্ছি আমাদের পাঁচ লেভেল অ্যান্ড ছয় লেভেল আছে আমাদের ডেঞ্জারাস লুক অ্যান্ড ইফেক্টটা কি পাবো যে একটা ইফেক্ট আছে এটা তো ছয় লেভেলেই পাওয়া যায় মানে পিস্তানে মারলে যে ড্যামেজ এটা দেয় না হয়তো দেবে না তো আমার ছয় লেভেল হয়ে গেল অ্যান্ড নতুন একটা লুক পেয়ে গেছে সেই ভয়ানক একটা লুক অ্যান্ড সাত লেভেল করতে আমার কত লাগে ছয়শো লাগবে আমার পাঁচশো দশ একটা আছে মানে এখনো নব্বইটা লাগে তো দেখা যাক কতটা পনেরোটা এদিকে আছে আর তিনশো টাকার ভেতর হয়ে যায় নাকি তবে হয়ে যাওয়ার কথা পনেরোটার ভেতর এখন চলো পনেরোটা ওপেন করে ফেললে কটা ওপেন করতে হবে দেখা যাক এর ভেতর কত লাগে ওকে পনেরোটা ওপেন হয়ে গেছে আর মুখ মুখ কয়টা লাগে দেখে আসে আগে বর্তমান কয়টা লাগবে কার ভিতর ঢুকে আমি ওপেনের ভিতর ঢুকে গেছি ওপেনের ভেতর ঢুকে ঢুকে পাই না তো ঠিক আছে আমার ছয় লেভেল করতে পাঁচশো আশি বিশটা লাগবে মনে হয় যত সম্ভব আর চার বিশটা হলে হয়ে যাবে তো দেখা যাক তিনশো ডায়মন্ড আছে সাতটা হ্যাঁ, সাতটা হবে না ছয়টা মতো হবে ছয় সাতটা হবে সাতটা হবে তো এর ভিতরে আরামে হয়ে যাওয়ার কথা আমি না কতটা লাগতো বিশটা লাগতো না কটা লাগতো আমি ঠিকভাবে দেখতে পেলাম না তো ঠিক আছে তিনটে কিনি তিনটা কিনলে দশ সাত দশ ওন মাই গড মানে এই টাইম তোকে সুতোটা পেয়ে গেছে অলরেডি আমার লাগতো যত সম্ভব আর বিশটা তার ভিতরে সুতোটা পেয়ে গেছে এই সাতাশটা সি সুতোর সুতোর করে আমি সাতাশটা পেয়ে গেছে তো এখানে আমি সাত লেভেল করে ফেলবো সাত লেভেলে দেখতে পাচ্ছি একটা দারুণ emote and new look new look দেখো ভাই কি ইফেক্ট দিচ্ছে কি ইফেক্টটার মাধ্যমে আসতে আমাদের সেই ইভো ম্যাক্স গানটা আসতে দেখা যাক ও এ ভাই পিস্তল ভাঙা পিস্তল সব জোড়া হচ্ছে তো আমাদের রিমোটটা অলরেডি পেয়ে গেছি তো এখান থেকে তেরোটা বেঁচে গেল এখন তেরোটা বেঁচে গেল তো তেরোটা বক্স করে ফেলে অ্যান্ড দেখতে পাচ্ছি আমাদের গানটা হয়ে গেছে রিমোট লাগলো লাগাই তো নি রিমোটটা লাগাই নিয়ে আসে আগে বর্তমান পেনটা কই কই কই গেলা কই গেলা কো ওই পেন দেখো এখানে এই দেখো শর্ট গানের ইফেক্ট এখানে বর্তমানে একই রকম আসছে এখানে চেঞ্জ করে নিই তবে চেঞ্জ করে দেবে না কিছুদিন পরে ইফেক্টগুলো চেঞ্জ হয়ে যাবে এমনি তো এখানে দেখি একটা ইফেক্টের মাধ্যমে আসতে শর্টগানটা এটা দেখতে যাচ্ছে অসাম তো এখানে double damage single rate of fire movement স্পিডটা মাইনাস তবে গানটা কিন্তু সেই double damage single rate of fire ভাবা যায় তো সবই বোকানের একই অ্যাবিলিটি থাকে কই গেল ইমোট এখানে আসছে কই আসছে ইমোটটা কই আসছে ভাই এ দেখো নতুন ইমোট তো রিমোটটা কোথায় লাগাবো কোথায় লাগাবো <laughs> কোথায় লাগালাম বলো উল্টে পরে থাকা থাকাই লাগাই দিছি রিমোট তো এখানে বক্স সব কালেক্ট করে ফেলছে এখানে আমার এখনো অনেক বক্স পড়ে আছে চুয়াল্লিশ আঠান্নটা মতো বক্স পড়ে আছে ওকে রিমোট দেখতে পাচ্ছ আমাদের নতুন রিমোট ইভোর গানের রিমোট বাই বাই বাই তো অনেক ফাস্টলি করে ফেলেছি মানে ভিডিওটা আসতে লেট হচ্ছে তাছাড়া অনেক আগে আমি গানটা ম্যাক্স করে oh, ফেলছি যার কারণে সেজন্য ভিডিওটা আসতে লেট হয়ে গেছে তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবে তো দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে তো এখন ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার খুদা হাফেজ